আসসালামু আলাইকুম everyone and welcome to TESOL Bangladesh আজকে কথা বলবো আইএলস রিডিং নিয়ে বিশাল এক সমস্যা throughout the country and throughout the world two বাইনি কোয়েশ্চেন্স অ্যাবাউট আইএলস রিডিং যেটা আপনাদের মনে সবসময় এসে থাকে number one is how do I score better in IELTS reading and number two question is how do I manage my time in IELTS reading আমি একটি একটি করে প্রশ্নের উত্তর দেবো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে don't read in IELTS reading অদ্ভুত শোনাচ্ছে You must know how to combat IELTS reading because you will fight the way you learn. Now, how to combat মনে প্রশ্ন আসে যে কীভাবে কমব্যাট করব। এটি একটি বিরাট ব্যাপার অল্প সময় বলা মুশকিল তারপরে আমি অল্প সময় একটু বোঝানোর চেষ্টা করছি first of all did you know that there are three kinds of IELTS reading activities. Number one, scanning. Number two, skimming. And number three, close reading. অনেকেই হয়তো বলবেন এটা আর কি বললো স্ক্যানিং স্কিমিং তো আমি অনেকবার শুনেছি now my question is how many people know what is scanning, when to do it, and how to do it? How many people know what is skimming, when to do it, and how to do it? And what is close reading? এই প্রশ্নগুলো উত্তর খুব কম মানুষেরই জানা আছে শুধু উত্তর না আমার ২০ বছরের অভিজ্ঞতায় আমি সুন্দরভাবে শিখিয়ে থাকি এই জিনিসগুলো কিভাবে করতে হয় আপনি কি জানেন যে আইএলস রিডিংয়ে ভোকাবিউলারির উচ্চতর দক্ষতা নব্বই শতাংশ ক্ষেত্রে প্রয়োজন নেই don't get me wrong I didn't say that আইএলসে ভোকাবুলারির উচ্চতর দক্ষতার কোনো প্রয়োজন নেই I specifically pointed out towards IELTS reading module only এভাবে আপনি যখন জানতে পারবেন আরও যে আইএলসে যে নয় ধরনের বেসিক প্রশ্ন রয়েছে সেই নয় ধরনের ভিন্ন ভিন্ন প্রশ্নগুলো নয় ধরনের মানুষের মতো ভিন্ন ভিন্ন আচরণ করে থাকে অদ্ভুত শোনাচ্ছে অদ্ভুত শোনালেও এটি সত্যি এবং নয় ধরনের মানুষের আচরণ যেমন ভিন্ন তাকে ভিন্নভাবে হ্যান্ডেল করতে হয় ঠিক সেভাবেই নয় ধরনের প্রশ্নকে আপনার তার আচরণ জেনে ভিন্ন ভিন্নভাবে হ্যান্ডেল করতে হবে তখনই আপনি আয়েলস রিডিংকে কমপ্লিট করতে পারবেন এই জিনিসগুলো আমাদের লাইভ ক্লাস যখন হয়ে থাকে অনলাইন সেশন আমি স্টুডেন্টদেরকে দিয়ে নিজে প্রমাণ করিয়ে ছাড়ি যে এই কথাগুলো সত্য কারণ ওনারা ওনারা নিজেই তখন বুঝতে পারেন এবং নিজেই জিনিসগুলো করে থাকেন ইন শর্ট পুরনো অভ্যাসগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে দ্বিতীয় হচ্ছে অমূলক ভয় ভীতি যেমন ভোকাবুলারির ভীতি আননোন টপিকের ভীতি লেংথ অফ দি রিডিং এর ভীতি এই ভীতিগুলো আপনার থাকবে না এগুলো একেবারেই অমূলক যেগুলো আমি ক্লাসে প্রমাণ করে থাকি এবং তৃতীয়টি হচ্ছে নির্দিষ্ট ধরনের প্রশ্নের জন্য নির্দিষ্ট ম্যাথামেটিক্যাল মেথড বা গাণিতিক মেথড শিখে আপনি তাকে সলভ করতে পারবেন এভাবেই সম্ভব আইএলসে বেটার স্কোর করা রিডিংয়ে দ্বিতীয় প্রশ্ন কোনটি ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল how to I manage my time in IELTS reading এতক্ষণ ধরে যা বললাম এর ভেতরেই এই প্রশ্নের উত্তর নিহিত আছে আপনি যখন এই স্কিলগুলো অর্জন করবেন সময় এমনিতে আপনার ম্যানেজ হয়ে যাবে একটি উদাহরণ দিই যখন অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতা হয়ে থাকে তখন যিনি প্রথম হন আপনার কি ধারণা যে বাকিদের টাইম ম্যানেজমেন্টের প্রবলেম ছিল নাকি বাকিদের স্কিলের প্রবলেম ছিল বাকিদের স্কিলে প্রবলেম ছিল so the million dollar answer of time management is you don't need to manage your time you need to manage your skill and time will be automatically in your pocket. Dear viewers, this is Kazim Mohammad Shafiqbal working as head of IELTS in Tesla, Bangladesh. And I've been working as IELTS trainer for over 20 years. And I've conducted uh, nearly 25,000 classes. Uh, এবং আমি একাধিকবার আইএলসে নয় পেয়েছি নাইন আউট অফ নাইন এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে বিটিং দ্য ওন ড্রাম নয় beating the own drum is very good only when there are two things number one when it inspires others আর number two when people can learn সেজন্যই এই জিনিসগুলো বলা ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম again to everyone and hope to meet you soon thank you